এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ বন্ধুরা কী অবস্থা আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিক হলো কীভাবে তোমরা একটা গেমিং টপ আপের ওয়েবসাইট বানাবা আজকের ভিডিওটা কিন্তু টিপিক্যালি আমরা করতেছি ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপের শপের উপরে তো তোমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে টপ করো কুডম শপ বিডি ডায়মন্ড শপ আর এফ বিভিন্ন ধরনের আদারওয়াইজ বাংলা টপ আপ তো এগুলো থেকে তোমরা টপ আপ করো এবং টপ আপ ম্যান এবং আজকে আমি তোমাদেরকে এগুলো টপ আপ করার যে ওয়েবসাইটগুলো এই ওয়েবসাইটগুলো কীভাবে ক্রিয়েট করবে সেটা তোমাকে শিখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো আজকে বেশি কথা না পারি আমরা আমার ভিডিওর মূল টপিকে চলে যাই তো এই যে একটা ওয়েবসাইট দেখতে পারতেছো আমরা কিন্তু হবু এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং এর চেয়ে তো বেটার একটা ওয়েবসাইট ক্রিয়েট করব যেটা তোমরা দেখতে পারতেছো এটা না এটার চেয়ে তো ভালো তো আজকে এই ভিডিওর জন্য আমি লাইক চাচ্ছি অনলি তিরিশটা লাইক হবে এবং আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো এবং সেকেন্ড পার্টেই ভিডিওর সকল কিছু খতম তো এর জন্য তোমাদের কাছে অনলি তিরিশটা লাইক চেতেছি আর জানোই তো একটা ওয়েবসাইট যদিও কমার্সের বিষয় তো এত টানা হেঁচড়া করে ভিডিও দেখো না টানা হেঁচড়া করে ভিডিও দেখলে কিছু বুঝতে পারবে না তো বেশি কথা না বাড়ি আজকে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক আর সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো শেষে তোমাদের জন্য ছোট্ট একটা উপহার থাকবে তো তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি চলে যাওয়া যাক আমাদের ভিডিওতে তো যাই হোক বন্ধুরা তোমরা সবার প্রথমে এখানে সার্চ করবা ইনফিনিটি নেট ডট কম এবং যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এবং ইনফিনিটি নেট ডট কম লেখা থাকবে এখানে ক্লিক করবে এবং রেজিস্টার ক্লিক করবে আগে এগ্রিতে ক্লিক করবে এখন রেজিস্টার লেখা আছে ওইখানে ক্লিক করবা করার পর তুমি তোমার ইমেল অ্যাকাউন্ট আমি আমার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে নিচ্ছি নতুন একটা পাসওয়ার্ড দিবা আমি আমার ইমেলটা নিয়ে নিচ্ছি তো এই যে আমি আমার ইমেল আমার ইমেলটা আমি এখন কপি করে নেব তোমরা তোমাদেরটা যার যার মতো ইমেল কপি করে নেবে বা ইমেল তুলে দিলেও হয় সমস্যা নেই করে দেবো এখন আমি আমার পাসওয়ার্ডগুলো দেবো তোমরা যে যা পাসওয়ার্ড দিতে চাও পাসওয়ার্ড দিবা কিন্তু উপরে যে পাসওয়ার্ডটা দিছো সেকেন্ড ওই পাসওয়ার্ডটাই দিবা পাসওয়ার্ডটা বোধহয় ভুল হলো আমার দেখা যাক বোধহয় ম্যাচিং হয়েছে বোধহয় সো এই যেরকম একটা অপশন আসবে তোমরা এখানে রিসেন্ট যে ইমেলটা ওইখানে ক্লিক করবা আর তার নিচে লগ আউট লেখা আছে এবং দেখবো তোমার ইমেইলে একটা মেইল চলে গেছে এবং ওই মেইলের ভিতরে চলে যাবা তোমরা তোমাদের জিমেলের ভিতরে চলে যাবা এবং জিমেলের ভিত্তি থেকে লগ ইন করে নেবা জিমেলের ভিত্তি যে মেইলটা আসবে এখানে ভেরিফাই ক্লিক করার পর লগ ইন করে নেবা লগ ইন করে নেবা এই যে টোয়েন্টি মিনিট আসছে লগ ইন করে নেবা জাস্ট লগ ইন করে নিবা আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি যে পাসওয়ার্ডটা তোমার প্রথমে দিয়া সিঙ্গাপ সেই পাসওয়ার্ডটা এখানে দেবা ইন এখন তোমরা তোমাদের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে সিং ইন করবা দেখবে আগে কিন্তু ওয়েবসাইটের সিং ইন করা যাবে না তোমাদের যে মেইল আসছিল মেইলে সিং ইন করতে হবে তা নাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট দিবে না তো এখন আমরা এখান থেকে বিডি ডায়মন্ড শপ আরে ক্লিক করব মূলত এই ওয়েবসাইট নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও আর ওয়েবসাইটটা কিন্তু যে বর্তমানে যে করে ভিডিও দেখতে পারতেছি ইউটিউবে বেশিরভাগ কিন্তু এই ওয়েবসাইটটাকেই নিয়ে এই যে দেখো যাই হোক আমরা এখন যে কাজটা করবো এই যে ওয়েবসাইটের ভেতরে চলে আসলাম এটা কিন্তু মূলত ওয়েবসাইটে ডেভেলপ করা হয়েছে ফোনের জন্য পিসির জন্য না পিসির জন্য খুবই এলোমেলো সাইটটা সকল কিছু ক্লাম সকল কিছু মিল নাই পিসির জন্য এটা তো আমরা একটা সাবডোমিন ক্রিয়েট করবো সাবডোমেন আর যদি কাস্টম ডোমেন ক্রিয়েট করতে চাও তোমার সেক্ষেত্রে টাকা দিতে হবে আমি আমার সাবডোমেনের নাম দিয়েছি টপ আপ টোয়েন্টি ফোর তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমি দেখতে পারতেছো তোমরা যার যার মধ্যে পাসওয়ার্ড দিয়ে নেবো আর উপরে যে অ্যাকাউন্ট লেখা আছে ওটা কিন্তু অটোমেটিক্যালি হবে অ্যাকাউন্ট তারা অটোমেটিক্যালি নিয়ে নেবে subdomain created and open control panel যার যার মতো ওপেন কন্ট্রোল প্যানেল ক্লিক করবে এবং একটা এরকম একটা পেজ চলে আসবে এবং নিচে অ্যাপ্রোভে ক্লিক করবা লোডিং নেওয়ার পর এই সাইটটা ঢুকিয়ে দেবে জাস্ট ফার্স্ট আমাদের যে কাজটা আছে সেই কাজটা হলো আমাদেরকে সাইটটাকে সিকিউর করে নিতে হবে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ক্লিক করলে সাইট ঢুকায় না উপরে যে তালার একটা আইকন আসে সেটা আসে না ওইখানে নট সিকিউর লেখা থাকে দ্যাট ফার্স্ট আমাদেরকে এটা সিকিউর করার জন্য এই যে ফ্রি এসএসএল সার্টিফিকেট লেখা এখানে ক্লিক করতে হবে হোম পেজে চলে আসার পর ইনফিনিটিতে এবং এখানে আমি একবার অ্যাপ্লাই করছি তারপর তোমাদের দেখার সুবিধাতে করে দিচ্ছি নিউ এবং এখানে তোমরা তোমাদের ডোমেইনের নাম দিয়ে দিবা যে পপ টুয়েলভ যে নামটা দিছিলাম ওইটা তোমরা ডোমেইনের নামটা দিয়ে নেবা আমি আমার ডোমেইনটা এখান থেকে কপি করে নিচ্ছি তোমরা যার যার ডোমেইন যেটা দিছো ওইটাই সো ডোমেনটা এখানে দিয়ে দেবো তারপর নেক্সটে ক্লিক করব এখন এই যে সেকেন্ড যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালার আইকন ওটাতে ক্লিক করব ক্লিক করার পর রিকোয়েস্ট করবো আমার সার্টিফিকেট আমাকে যেন একটা সার্টিফিকেট দেওয়া হয় এসএসএল গুগলের কাছে তো এখান থেকে তোমরা সি নেম অটোমেটিক্যালি করতে পারো অটোমেটিক্যালি আমি অটোমেটিক্যালি করে নিয়ে আমি মূলত সাজিয়ে নিয়েছি তোমরা দিয়ে দিতে পারো চাইলে তো আমি যে এখানে নিচে আসবো এবং এখানে হুসেল অপশন আছে তার আগে সিনেম রেকর্ড তোমাদেরকে দিয়ে দেওয়া দেখাই এখানে যে উপরে যে একটা নাম দিচ্ছে এই নামটা তোমরা কপি করবা কপি করার পর সিনেমে গিয়ে এই নামটাকে তোমরা যে রেকর্ড নেমে গিয়ে এই নামটাকে পেস্ট করবা তারপর ডিটেকশন নেমে গিয়ে তার পরবর্তীতে যে নামটা দেওয়া আছে এটা এটা তোমরা কপি করে পেস্ট করে অ্যাডে ক্লিক করবে তারপরে দেখতে পারতেছো এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এটা কিন্তু সর্বপ্রথম করতে হবে তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে তা নাহলে কিন্তু হবে না ঠিক আছে আর যদি এখানে অ্যাপ্লাই করার পরে উপরে রিকোয়েস্টে রিকোয়েস্টে ক্লিক করো তাহলে হয়ে যাবে এই যে ইস্যু একটা কনফার্ম হয়ে গেছে ফার্স্ট ভিডিও করছিলাম ওইটা দিয়ে তোমাদেরকে দেখাই দিতেছে এবং ভিতরে ক্লিক করব এবং যে এখানে অন আছে আমার সার্টিফিকেটটা কিন্তু নিচে দেখো নন মানে লাল কালার আছে এখানে গ্রিন টিক হওয়ার কথা ইনস্টল এসএসএস সার্টিফিকেটে ক্লিক করব আর সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে এখন জাস্ট আমাকে শুভের একটা অপশন আছে এখান থেকে আমাকে এই যে কিটা কপি করতে হবে তো কিটা কপি করার জন্য আমাকে এই ওয়েবসাইট থেকে বের হতে হবে এবং এই যে ইনফিনিটির যে সাইটটা ছিল প্রথমে আমরা ওই সাইটটায় চলে যাব এবং নিচে দেখা যাবে এসএসএল অবলিক টিএসএল লেখা আছে তো এখানে কনফিগারে ক্লিক করব এই যে আমার কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে কারণ আমি ওই পাশে ক্লিক করছিলাম কিন্তু যেইটা আপলোড থাকবে কতটা আপলোড থাকে না সম্পূর্ণ কেটে দিবা তোমরা সম্পূর্ণ ফুললি কেটে দিতে হবে তা নাহলে কিন্তু হবে না প্রবলেম করতেছে কাট করতেছি না যাই হোক একটু রাখা যাবে না ঠিক আছে গাইস এবং এই যে সম্পূর্ণ তোমাদেরকে কেটে দিতে হবে এটা রাখা যাবে না এবং ফার্স্ট পেজে যে যে এখানে যে শুয়ের আইকনে আমরা ক্লিক করবো প্রাইভেট কি আছে সম্পূর্ণ প্রাইভেট কি কপি করব এবং এই প্রাইভেট কিতে আমরা এখানে পেস্ট করব তারপর এখানে দেখতে পারতেছো সার্টিফিকেট কি আছে একটা সার্টিফিকেট ওটাকে আমরা কপি করে নেব ইন পর্যন্ত এখান থেকে কপি করে নেওয়ার পর নিচে যে সার্টিফিকেটের অপশনটা আছে সেখানে আবার আরেকটা অটোমেটিক্যালি বসে গেছে এটা আমাদেরকে কেটে দিতে হবে ফুললি এটা কেটে দিতে হবে এবং কেটে দিয়ে ওই আগের প্লাগিংটা আমাদেরকে যে সার্টিফিকেটের কোড দিল সেই কোডটা দিয়ে রাখতে হবে আর কোডটা তোমরা কপি করে নোটপ্যাডে রাখতে পারো মুখস্থ করে রাখতে পারো কিন্তু মুখস্থ করা মনে হয় না এটা তোমাদের দ্বারা পসিবল মানে এত বড় কোড মুখস্থ রাখা এটা পসিবল না এটা তোমরা নোটপ্যাডে রেখে দিও আমি এটা কেটে দিচ্ছি অনেক লেট হচ্ছে একটু ধৈর্য ধারণ করুন একটা প্রায় শেষ তো এখান থেকে আমি আমার যে কপি করে আনলাম সেটাকে পেস্ট করে দেব পেস্ট করে এখানে যে একটা অপশন আছে আপলোডে আপলোডে ক্লিক করে দেবো এবং ইন প্রাইভেট কি আর উপরে দেখতে পাচ্ছি কোনটা কোথায় কি বসিয়েছি একটু প্রাইভেট কি নিচে একটা সার্টিফিকেট সো আপলোডে ক্লিক করলাম সো এখন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এখানে লোডিং নিতেছে লোডিং কমপ্লিট হলে আমার কাজ কমপ্লিট তো এখানে আমি পেজটাকে রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে এই যে সবুজ একটা টিক চলে আসছে আমার সেটটা কনফার্ম হয়ে গেছে সো এখন আমি আমার যে ইনফিনিটির যে পেজটাতে ছিলাম আমি আমার সেই আবার সেই ইনফিনিটির পেজটাতে ফিরে যাব কনফিগার করা শেষ এবং পেজটাকে ফিরে যাব সিনেম থেকে বের হব এবং ইনফিনিটি পেজে যে নিচে একটা ইনস্টলার সফটওয়্যার ইনস্টল অপশন আছে ওইখানে ক্লিক করতে হবো ক্লিক করার পরে এখানে যে ওয়ার্ডপ্রেস যে সাইটটা আছে এটাকে ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসে কিন্তু মূলত তোমার অ্যাডমিন প্যানেল এখানে সকল কিছু দেখে নেবা ইনস্টনে ক্লিক করবা ইনস্টনে ক্লিক করার পর এখানে তোমার কি কি আছে সকল কিছু তো এখান থেকে এস দিয়ে নিতে পারো কিন্তু এইচটিটিপিএস দিয়ে নিলে হবে না এইচটিটিপি প্রথমে দেওয়া লাগবে সাইটটা প্রথমে সিকিউর হবে না তোমাকে সার্টিফিকেটটা এই ওয়েবসাইটে বসাতে হবে মাই ব্লকে আমি লিখে দিব টপ আপ বিডি তোমরা তোমাদের যে ওয়েবসাইট থাকবে সেই নামটা লিখে দিবা এবং মাই এই ব্লকে আমি লিখে দেব ট্রাস্টেড ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল আর এই পাশে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড যে যার যার মতো একটা দিয়ে নেবা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আর অ্যাডমিন ইউজার নেম কিন্তু একদম মুখস্থ রাখতে হবে এটা ভুলে গেলে কিন্তু ওয়েবসাইট ক্রাশ করবে ইনস্টলে ক্লিক করলাম আমার ইনস্টল হচ্ছে এই যে চেকিং দেওয়া যাই হোক ইনস্টল কমপ্লিট হয়ে যাক সো আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এই যে নিচের যে লিঙ্কটা আমাকে দিচ্ছে এটা হলো অ্যাডমিন প্যানেলের লিঙ্ক আর উপরের যে লিঙ্কটা দিচ্ছে এটা হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক এই যে admin link URL so admin URL এ আমার মূলত কাজ আমার ওয়েবসাইট এখনো কমপ্লিট হয়নি তার জন্য এরকম দেখাচ্ছে কিছুক্ষণ সময় নেবে তারা তো অ্যাডমিন প্যানেল আসার পরে এই যে আপডেট তো এইখানে আমাদের কাজ শুরু এইটাকে আপডেট দিয়ে নেব প্লাগইন এটা একটা আপডেট দিয়ে নেবো এবং এই যে এডিট প্রোফাইলে সাইটের এখন এখানে চলে যাব এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচটিটিপি দেওয়া এখানে আমরা এস দিয়ে নিচে যে সেভে ক্লিক করব স্ক্রল ডাউন করে এখানে সকল কিছু দেখতে পাচ্ছ এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাব একদম নিচে যে এখানে সেভ আপডেট লেখা আছে আপডেটে ক্লিক করে আপডেট দিয়ে নেবো তো এখন আমি এটাকে এই যে দেখতে পাচ্ছ আমার সিকোর হয়নি কিন্তু সাইডটি এখনো এ পর্যন্ত ঠিক আছে আদারওয়াইজ যে সাইটগুলো আছে এগুলো এখানে সিকোর থাকে আমি সাইটটাকে এখন এখানে ক্লিক করে এখানে একটা অ্যাস লিখে দেবো অ্যাস লিখে দিয়ে আমি ডায়াল করবো এই যে আমার সাইটটা কিন্তু কালার প্লাগিং চলে আসছে মানে আমার সাইটটা এখন সিকোর হয়ে গেছে তো এর জন্য আমাকে আরেকটু কাজ করতে হবে আমার অ্যাডমিন প্যানেল কিন্তু এখনো সিকোর হয়নি এর জন্য আমাকে অ্যাডমিন প্যানেল সিকিউর করার জন্য আমাকে সেটিংয়ে চলে যেতে হবে দাঁড়াও এখান থেকে আগে আমি এই থিমগুলো তোমরা অ্যাপিয়ারেন্সের থিম চলে যে যত থিম আছে সকল কিছু ডিলিট করে দিবে যেটা কাস্টমাইজ লেখা ওটা বাদ দিয়ে তো এই যে কাস্টমাইজ উপরে add new add new click করে আমি একটা থিম অ্যাড করে নেব শপিং কার্ট বানানে ভুল হলে হবে না এই থিমটা আসবে অন্যান্য থিম চলে আসবে সবাই দেখে রাখবে এবং একটা ক্লিক ক্লিক আমার কিছু প্লাগ ইন তারা ইনস্টল দিতে বলতেছে কিছু প্লাগ ইন ইনস্টল দিতে হবে এবং এখানে ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপ্লাই আগে কিছু প্লাগ ইন ইনস্টল করে নিতে হবে এবং আমি এখন সেটিং থেকে জেনারেলে নিউ ট্যাপ করে নেব এবং সকল ট্যাপ কেটে দিব আমি এখন জেনারেলে চলে যাব এই যে আমার সেই অপশনগুলো এই প্রতিটাতে আমি এস দিয়ে দিব সাইট সিকিউর অ্যাডমিন সিকিউর না এস দিয়ে দিব আমার ইনস্টল হতে থাক আমাকে এখন নিউ ট্যাপে গিয়ে এখান থেকে এস দিয়ে দেবো এস এবং এখানে একটা এস ওয়েবসাইট এখন নিচে এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড দিয়ে আমাকে এখানে লগ ইন করতে বলবে এই এখানে এখন পাসওয়ার্ড দিয়ে আমার যে ইউজার নেমটা আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলতেছিলাম সেই ইউজার নেম বা তুমি যেই মেল দিয়ে বলছো সেই মেল দিলেও হবে মেলটা দিয়ে দিলাম এবং আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো তোমরা যার যার পাসওয়ার্ড দিয়ে নেবা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সেভ করে রাখি মনে থাকে না আমার যাই হোক আমার সাইটটা কিন্তু এখন সিকিউর হয়ে গেছে ঠিক আছে তো এখানে ক্লিক করে অ্যাক্টিভ অ্যাক্টিভে ক্লিক করতে হবে প্লাগিনগুলো আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে আমার সাইট কিন্তু সিকিউর দেখে দিলাম এখন আমরা একটা পোস্টে চলে যাব এখন অল পোস্টে তার আগেই হলো আমার সাইট দেখতে পাচ্ছ এখানে যত কিছু ছিল সকল কিছু আমাকে ডিলিট করে দিতে হবে তো প্লাগিং এ চলে যাওয়ার পরে যে নিচে স্কিপ দেখতে পাচ্ছ ইয়েস তো এখানে আমাকে একটা কাজ করতে হবে সেটা হলো নিচে যাই নিচে এই যে আমার কিন্তু সাইটটা কিন্তু অলরেডি রিফ্রেশ হয়ে গেছে সো আমার সাইটটা কিন্তু এরকম আসছে এখন সাইটে যা যা ছিল আছে সকল কিছু আমাকে ডিলিট করে দিতে হবে তো এর জন্য হ্যালো ওয়ার্ল্ড ট্রাস্টেড পোস্টে গিয়ে অল পোস্টে গিয়ে সকল কিছু ডিলিট করে দিলাম সো দেখা যাক তো এখানে অ্যাপারেন্স যাব এই যেরকম এগুলো উল্টা পাল্টা আছে এগুলো আমাদেরকে সাজাতে হবে এর জন্য বিডি ডায়মন্ড যে সিস্টেম সাজানো আছে বিডি ডায়মন্ড তৈরি করতে হবে আমাদেরকে সো আগে আমরা কাজ করব এখানে প্রোডাক্ট অ্যাড করে নেব all I good top up এখন যে চারটি পিক নিলাম এগুলো স্লাইডারের সময় লাগবে সো এখন আমি এটাকে আপডেট প্রোডাক্ট করব all in game top up প্রোডাক্টের ইমেজ দিয়ে নেব জল in game in game top আপের ইমেজ একটা দিয়ে নিলাম আপডেটে ক্লিক করব একটা কাজ করতে হবে সেটা হলো অল প্রোডাক্টে গিয়ে কাজটা করতে হবে অল প্রোডাক্টে গিয়ে আমাকে যে এডিটে ক্লিক করতে হবে এডিটে এসে এখানে আমাকে বাড়বে বলে এখানে আমার প্রাইস দিয়ে দিতে হবে পাঁচশো এবং চারশো পাঁচশো এবং চারশো এটাই বর্তমান সময়ের জন্য বেস্ট অ্যান্ড বেটার আমার পিকটা হয়তো বা দেওয়া হয়েছিল না আমি একটা সাইটের নিউ ট্যাব নিয়ে নিলাম যাই হোক এই নিউ ট্যাব একটু পরে প্রবেশ করব আগে এখানে কিছু কাজ আছে কাজ কমপ্লিট করে নেই অল প্রোডাক্টে চলে যাব এবং আমরা এখন আইডি কোটারটা এডিট করব আইডি কোটার এখানে প্রাইসটা দিয়ে নেব আপডেটে ক্লিক করবো তো প্রেজে গিয়ে এখানে পেয়েছে যে এখান থেকে আমরা একটা সিলেক্ট করে নেব এখানে এডে গিয়ে আমরা হোম লিখে নেব হোম লিখে অ্যাডে ক্লিক করব সব দিয়ে ক্লিক তো এখান থেকে আপনারা চাইলে কোনো আইকন দিতে পারেন আমি জাস্ট একটা নতুন আমেজিং আইকন দিয়ে নেবো যেটার মধ্যে যে কোনো একটা আইকন দিয়ে নেবেন ফার্স্ট অফ অল এই আইকনটা দিয়ে নিলাম এবং একদম নিচে চলে যাব এখানে একটা আইকন দিতে হবে সেই আইকনটা বেস্ট একটা আইকন দিতে হবে যেটা হলো আমার উপরে সার্চের ওই জায়গায় যে ওয়ার্ডপ্রেসের পিকটা আসছে ওই জায়গায় ওয়ার্ডপ্রেসের পিক আসবে না সো ফ্রি ফায়ার এটাই আমি নিলাম ওপেন সিলেক্ট আমি শেষেরটুকু নিব ফায়ার অন নেব অনলি তো এই যে উপরে দেখেন আমার ফায়ারের অপশন উপরে চলে আসছে যাই হোক আমি এখন দেখে দিতেছি আপনাকে এটা নিয়ে এটা ফ্রি নিব সো ফ্রি ফায়ার হয়ে গেল এখন পাদ্যশে ক্লিক করতে হবে তারপরে যে উপরে যে ওয়ার্ড প্রেসের ক্লিক দেওয়া ওই জায়গায় দেখেন আমার ক্লিক আসছে ভালো করে খেয়াল করে এখন আমি এটাকে রিফ্রেশ করব রিফ্রেশ করলে আমার পিক কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি পিক আসছে যে উপরে বেসির এই জায়গায় প্লাগইন অ্যাড করতে হবে সেটা হলো ইমুলেটর আপনার প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইনে ক্লিক করে ইমুলেটর লিখে সার্চ করবেন এবং প্লাগইনটা অ্যাড করে নেবেন ইমুলেটরের প্লাগইনটি ইনস্টল করছি ব্লগগুলোতে অনেকটা লেট হবে যাদের নেট প্রবলেম তাদের আরও দেরি হবে করবো তো এই যে একটা ইন্টারফেস চলে আসছে এবং এখান দিয়ে আমরা ব্যাগ চলে আসবো ব্যাগ চলে এসে এই যে আমাদের প্লাগিং কিন্তু অ্যাক্টিভেট সো এখন আরেকটা প্লাগিং অ্যাড করবো সেটা হলো ইপ মেনু আই এফ ইপ বানানগুলো যদি ভুল হয় তাহলে হবে না নিজে চলে যাবো এই যে ইপ মেনু এই ইফ মেনুটাকে আমাকে অ্যাড করতে হবে সো অ্যাক্টিভে ক্লিক করে আমি অ্যাক্টিভ করে নেব ইফ করে নেব একটু প্রবলেম হচ্ছে আমার কারণ দেখি একটু প্রবলেমটি কি 저거구나. 건네고요. 이거 그리고 함께 보내줬던 검수 그리고 그걸 했던 것도 알고 싶었어요. তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আর নেক্সট এপিসোডের মধ্যে আমাদের আজকে আর কি কমপ্লিট করবো তবে তো দেখা হচ্ছে ফার্স্ট দিন আর ভিডিও দেখতে ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি